মহারাজ আমাকে কিছু টাকা ধার দিয়ে ফ্রি ফায়ারের নতুন গ্লোয়ালের স্কিনটা নেব আচ্ছা নতুন গ্লোয়ালের স্কিন নিতে কত ডায়মন্ড লাগবে আপাতত 500 ডায়মন্ডের জন্য টাকা দিন কে বলে তুমি আচ্ছা তুমি যে নতুন গ্লোয়ালের স্কিন নেবে তুমি কি ভালো খেলতে পারো ওয়ান ট্যাপ মারতে পারো নাই আরে মহারাজ এটা কি বলছেন হোয়াইট ট্রিপল ফোর কে তো 4 সেকেন্ডে পুরো স্কট খেতে আমি শেখালাম বিটুকে যে এত ভালো ডবলম চালায় সেটাও তো আমার কাছ থেকেই শিখেছে আমি বিশ্বাস করি না ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু তোমাকে যে আমি পাঁচশো টাকা দেবো তুমি যদি ডায়মন্ড টপ আপ না করে গ্লোয়ালের স্কিন না নাও তাহলে তাহলে আপনি আমার আইডি হ্যাক করে নেবেন আমি মজা আয়েগা না ভিড়ো পাটলু নতুন গ্লোয়ালের স্কিন এসেছে সবাই গ্লোয়ালের স্কিন নিয়ে নিচ্ছে আমরাই নিতে পারছি না পাটলু কিছু তো করো <laughs> আরে মোটু তুমি চিন্তা কেন করছো আমাদের চিংগাম স্যার তো আছে চলো স্যার নতুন গ্লোয়ালের স্কিন এসেছে অনেক ডায়মন্ড লাগবে টপ আপটা মেরে দিন আরে মোটু আমি নিজেই গ্লোয়ালের স্কিন নেই নেই তোমাকে কি করে আমি গ্লোয়ালের স্কিন দেবো পারলে তোমরাই আমাকে গ্লোয়ালের স্কিন টপ আপ করে দাও আরে স্যার এরকম বলবেন না আপনি অনেক বড় প্রো প্লেয়ার ট্যাপ মারেন আপনি কি আমাদের গ্লোয়ালের স্ক্রিন টপ আপ করে দেবেন কিনা বলুন আরে কেনা কে চাতে হো